যখন তোমার পাশে কেউ ছিল না আচ্ছা, আচ্ছা। ছিলাম আমি তোমার দুঃখের সময় ও তুমি কানে আমি তোরে ও তুমি কানে ভালোবেসে এই ভুলেছ একদম বেমা চলো সবাই মিলে Bye. দেখা আমি তোরে ভালোবেসে